dear viewers Subal and Rafsan ফিজর লাভ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের ঘরেরই নতুন রেসার মিলে রেসার তো নটটা হলো জনসন ব্লাড লাইনের আর মাদিটা হলো স্টাফের লিম্বার্স ব্লাড লাইনের তো ওরা এখনও ছয় পরের ছয় পরের মধ্যে আছে তো মার্শাল আলহামদুলিল্লাহ অনেক ভালো ওরা অনেক মাদিটা অনেক অসুস্থ ছিল অসুস্থতার মাঝেও যে আল্লাহ আলহামদুলিল্লাহ ওকে অনেক আল্লাহ সুস্থ রাখছে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তো ভিউয়ার্স ওদের জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই দেখেন আমার ঘরের একজন মিলি রেসার ঠিক দর্শক আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব এবং লাইক দিতে মোটেও ভুলবেন না ইনশাল্লাহ আগামীতে কোনো এক নতুন ভিডিও নিয়ে আসবো তো দেখেন আমাদের মিলি রয়েছে ভিউয়ার্স একটা কথা বলে রাখি ওদের বাপাংদের ফার্স্ট উইনার টেকনাফ থেকে ফার্স্ট উইনার সকালের আবহাওয়া তাদের কাছে বারান্দায় শুনলাম আমি সাধারণত কবুতর বারান্দায় বসি আমার খুব শখ হলো একটা নিরেসের পার্লার ওকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আর যারা আমাদের আমাদের চ্যানেলটা দেখেছেন তাদেরকে অনুরোধ করব অন্যকে দেখার অন্যকে দেখার অনুপ্রাণিত করবেন আর সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ